উল্টা মারেন মজা করে ফেলেন তো একদম পুরা মজা করে All right, then. too much fun. love, love. どうも。 ছাড়া জানি বাঁচে না তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা বুকে